I don't give a fuck what you say Yeah, I'ma do shit my way So you can go kick rocks I'ma stack bricks up, build what I want to make Yo, I got a lot of shit to say So I'ma do this every day I'll be writing things until I'm fucking buried in my grave Six feet deep under, but my body won't decay Cause my messages are timeless So they'll put them on display Oh yeah, I rap with a certainty I have a sense of urgency A message for eternity For everyone internally I had some people burning me But now they যে ভয় পাচ্ছ না তোমার কি হয়েছে তুমি কে তুমি কে হ্যাঁ তোমার কি হয়েছে তুমি ঘাবড়ে যাচ্ছ আমার বাবার একটা ফ্যাক্টরি ছিল আর পুরো গল্প তাহলে বলছি শুনুন আমার কারখানা হিসেবখানা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক আমার কাছে হিসাব নেই মানে তাই হিসাব নেই মানে হিসাব কী হলো হিসাব নেই আমি তোমায় এক মাস হিসাব চাইছি তো এখনো দাও না মানে দেখি এই দেখ শোন অনেক ঘটনায় বলেছি আমি যদি আর দুদিন আমার হিসেব না পেয়েছি তোর কপালে শুনেই ছাড়া অন্য কিছু না হবে একদিন যেন হিসেব পেয়ে যায় টেনশন হ্যালো ডেভিড একজনকে মার্ডার করতে হবে ঠিক আছে হ্যাঁ কাজ হয়ে যাবে কি হয়েছে রিলায়েন্স কোম্পানির মালিক হ্যাঁ, রবার্টকে মানতে হবে ঠিক আছে ওকে বস বাচ্চাটা ওকে ছেড়ে দিই ওকে ওর বাচ্চা তাহলে ছেড়ে হোক ছেড়ে বস হ্যালো বস কাজ কম হয়ে গেছে কাজ হয়ে গেছে হ্যাঁ, সাবাস সাবাস ভাই সাবাস চলো ভাই হ্যাঁ রবার্ট কাজ হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই টাকাটা দিয়ে দেবো ঠিক হয়ে গেছে ভাই আজ পার্টি হবে ভাই টাকাটা নিয়ে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে চিন্তা করো তোমার বাবার আমি নেবো অনেক দিন হলো এবার ম্যানেজারের কাছে যাই গিয়ে বাবার ফ্যাক্টরির কাগজপত্রের জন্য কথা বলি যাই ওই তো ম্যানেজার বাবু যাই ম্যানেজার বাবুর সঙ্গে গিয়ে একটু কাগজ কাগজপত্রের বিষয়ে একটু গিয়ে কথা বলে আসি ম্যানেজার বাবু আমার এই ফ্যাক্টরি বাবার ফ্যাক্টরির কাগজপত্রগুলো কোথায় একটু পেলে ভালো হতো দেখো বাবু আমি তো এখন ব্যস্ত আছি তো আমি তোমার সাথে এই জিনিসটা নিয়ে পরে ডিসকাস করবো না না না আমার এখনই দরকার আমার অনেক দিন হয়ে গেল খুব সমস্যায় ভুগছি আমার এখনই দরকার বাবু আমি তো বলছি তোমার সাথে আমি পরে কথা বলবো না না আমার এক্ষুনি চাই আমার এক্ষুনি দরকার আছে আমি পরে কথা বলবো হ্যালো ডেভিড তো এখন তো প্রপার্টির যে ছেলে সে তো প্রপার্টির ভাগ চাইছে তো এই ফ্যাক্টরিটা আমি এখন ফ্ল্যাট করব তো তুমি আজকেরই মধ্যে তুমি এটা বন্ধ করার ব্যবস্থা করে দাও হ্যাঁ তুমি আজকেরই মধ্যে এই জায়গাটা সিল করে দাও গড ইট হ্যাঁ, এক্ষুনি ফ্যাক্টরি সিল করে দিচ্ছি যা ভাই সব সিল করে দিয়ে যা যা যা ম্যানেজার বাবু ম্যানেজার বাবু এই ফ্ল্যাটটা যেন সিল করা কেন বাবু আমাদের আর কিছু রইল না আমাদের এখানে কোম্পানির লোকেরা এসে সব সিল করে দিয়ে চলে গেছে এখানটা নাকি ফ্ল্যাট হবে মানি না আমি এইসব চল এ যাও ওকে গিয়ে মার ম্যানেজার ম্যানেজার বাবু পুলিশকে কল করুন ম্যানেজার বাবু পুলিশকে কল করুন ও তুমি তার মানে অরিজিনাল নাটের গুরু তোমার জন্য এই ফ্যাক্টরি সিল হয়েছে আর তুমি আমার বাবার খুনি ওই ম্যানেজারই আমার বাবার খুনি আর ওই ম্যানেজার আমার পেছনে ধাওয়া করেছে আর আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চাই